press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewers আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখছেন ক্রিস্টাল ডান্স আমি আছি আপনার সাথে এম জে আনোয়ার আজকে আমরা জানবো নাচ কাকে বলে এবং ডান্সের সম্পূর্ণ ব্যাখ্যা কী শিল্প সংস্কৃতি চর্চায় নৃত্যশিল্প একটি শক্তিশালী মাধ্যম সুস্থ দেহ সুন্দর মন গঠনে নৃত্যচর্চার বিকল্প নাই আধুনিক ধারায় নৃত্যকে অব্যাহত রাখতে ক্রিস্টাল ডান্স একাডেমির সদস্য হন আপনার সত্য প্রতিভা বিকশিত করুন তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ক্রিস্টাল ডান্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা নাচ কাকে বলে এবং ডান্সের সম্পূর্ণ ব্যাখ্যা আমরা জেনে আসি দেখা হচ্ছে ইন্টার পর ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফিরে এলাম ইন্টার পর তো চলুন আমরা জেনে আসি নাচ কাকে বলে নাচ হচ্ছে দেহের সংস্কৃতিতে নড়াচড়ায় মনে যে ভাব প্রকাশ করা যায় তাকে নাচ বলা হয় যেমন একজন সঙ্গীত শিল্পী তার মনের ভাব প্রকাশ করে তার গানে তেমনি একজন লেখক তার মনের ভাব প্রকাশ করে তার লেখায় তেমনি একজন নৃত্যশিল্পী তার মনের ভাব প্রকাশ করে তার নাচের ছন্দে তবে একজন নৃত্যশিল্পীর ক্ষেত্রে তার মনের ভাব প্রকাশের ক্ষেত্রে তার ছন্দ এবং তাল দুইটার সংমিশ্রণে যে মুদ্রা হবে তার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে এখন জেনে আসি ডান্সের সম্পূর্ণ ব্যাখ্যা কি ডান্স হচ্ছে কি যেমন D A N C E dance পাঁচটি অক্ষরের পাঁচটি ব্যাখ্যা আছে তো প্রথমে হচ্ছে গিয়ে ডি ডি ফর ডিসিপ্লিন ডিসিপ্লিনের বাংলা হচ্ছে শৃঙ্খলা ডিসিপ্লিনটা হচ্ছে গিয়ে নাচের মধ্যে সব থেকে বেশি ভূমিকা রাখে যেমন ডান্সের প্রোগ্রামে রিহার্সালে সব দিকে আমরা শৃঙ্খলা মেনটেন করতে হবে তো ডি আমরা জানলাম এখন আমরা জানবো এ এরপর হচ্ছে গিয়ে অ্যাটিটিউড আর অ্যাটিটিউড হচ্ছে গিয়ে আপনার ভাবভঙ্গি ডান্সের মধ্যে ভাবভঙ্গিটাই হচ্ছে গিয়ে আসল যেমন মানে অ্যাটিটিউড ছাড়া ডান্স হচ্ছে গিয়ে একটা মানে মৃত দেহের মতো দেহ আছে কিন্তু প্রাণ নাই তেমনি ডান্সের মধ্যে আপনার অ্যাটিটিউডটা খুবই ভাবভঙ্গি খুবই জরুরি এখন হচ্ছে গিয়ে এন এন ফর হচ্ছে গিয়ে নিউ আর নিউ মানে হচ্ছে গিয়ে নতুনত্ব আমরা ওই নতুন নতুন গানের সাথে নতুন নতুন আমরা মুদ্রা নতুন কস্টিউম নতুন সব কিছু আমরা আবিষ্কার করতে হবে এখন হচ্ছে গিয়ে সি সি ফোর হচ্ছে গিয়ে কনফিডেন্স আমরা কিন্তু যে কোনো কাজেই আমাদের কনফিডেন্সটা খুব জরুরি দরকার আমাদের আত্মবিশ্বাস যদি আমাদের আত্মবিশ্বাস থাকে অবশ্যই আমরা কোনো কিছুতে সফল হতে পারবো আর যদি আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমরা কিছুই করতে পারবো না তেমনি ডান্সের মধ্যে আপনার কনফিডেন্সটা খুব জরুরি দরকার এখন হচ্ছে গিয়ে ই e. ই হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সের বাংলা হচ্ছে গিয়ে অভিজ্ঞতা এখন আপনার ডান্সের ক্ষেত্রে আপনি আপনার আপনি আপনার অভিজ্ঞতা যেখান থেকে খুশি সেখান থেকে আপনি মানে বাড়াতে পারেন যেমন ইউটিউব আছে অনেক নাচের প্রোগ্রাম আছে এখান থেকে নাচ দেখুন মুদ্রা দেখুন এগুলো প্র্যাকটিস করুন শিখুন শিখতে শিখতে আপনার অভিজ্ঞতা বাড়ান তখন এই পাঁচটা জিনিসই যদি আপনার মধ্যে থাকে অতক্ষণই আপনি একজন প্রপারলি ডান্সার তো আবার কি কি এই পাঁচটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই D A N C E D for discipline শৃঙ্খলা এ ফর অ্যাটিটিউড ভাবভঙ্গি D A N N for new new মানে নতুনত্ব D A N C C for confidence আপনার আত্মবিশ্বাস আর ই ফর এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা তো বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই হচ্ছে আমাদের সার্থকতা যদি আমাদের ভিডিওটি আপনার কাছে একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে আর আরও যদি নাচের বিষয়ে আপডেট কিছু জানতে হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে